শক্তিমত্তা প্রদর্শন জারি রেখেছে চীন পূর্ব ঘোষিত চার দিনের সামরিক মহড়া শেষ হলেও সোমবার সমুদ্র পথে অ্যান্টি সাবমেরিন সক্ষমতা দেখালো দেশটি যৌথ বাহিনীর মহড়া চলছে পিত ও বোহাই সাগরেও চীনের এমন যুদ্ধ প্রস্তুতিকে চূড়ান্ত আগ্রসনের অনুশীলন বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে বেইজিং এর দাবি তাইওয়ান প্রণালীতে চলমান উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের উস্কানি তাই এই পরিণতির দায়ও নিতে হবে ওয়াশিংটনকে তাইওয়ান উপকূলে চীনের পূর্ব ঘোষিত চার দিনের সামরিক মহড়ার শেষ দিন ছিল রোববার এদিনও ছেষট্টিটি যুদ্ধ বিমান ও চোদ্দটি যুদ্ধজাহাজের তৎপরতা দেখা গেছে প্রণালী ঘিরে তাইওয়ান উপকূলের খুব কাছে অবস্থান নেয় পিএলএ নেভি যুদ্ধ বিমান বোমারু বিমান নিয়ে দৃষ্টিসীমার মধ্যে পৌঁছে যায় ইস্টার্ন থিয়েটার কমান্ডের বিমান বাহিনীও এদিনও সীমানা রেখা অতিক্রম করে চীনের সেনারা শেষ হওয়ার কথা থাকলেও তাইওয়ান উপকূলের সোমবারও দেখা যায় চীনা বাহিনীর তৎপরতা গত কয়েকদিনের মহড়ায় অত্যাধুনিক সামরিক অস্ত্রভাণ্ডার দেখালো চীন দূরপাল্লার ডংফেং মিসাইল সহ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সিরিজ পঞ্চম জেনারেশনের জি টোয়েন্টি ফাইটার জেট যার সক্ষমতায় যুক্তরাষ্ট্রের মার্টিন এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ জেটের সমতুল্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সাথে সেনাদের পুরোপুরি পরিচিত করানোর একটি প্রক্রিয়া ছিল অস্ত্রের ব্যবহার সক্ষমতা চালানোর কৌশলের হাতে কলমে প্রশিক্ষণ হয়েছে দক্ষতা নির্ভুল লক্ষ্য আর তীব্রতা সম্পর্কে নিশ্চিত হয়েছে সেনারা যা তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে তাইওয়ানকে চোখ রাঙানি দিয়ে মহড়ার মধ্যে আবারও যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিল চীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে চলমান উত্তেজনার জন্য উস্কানিদাতা হিসেবে আখ্যা দেয়া হয় ওয়াশিংটনকে এর পরিণতির দায়ও নিতে হবে মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি বেজিংয়ের এমন হুঁশিয়ারিকে হালকাভাবে দেখছেন না বিশ্লেষকরা বরং চূড়ান্ত হামলার প্রস্তুতি বলেই মনে করছেন অনেকে গত দশ বছরে চীনের সমরাস্ত্র অনেকটা উন্নত হয়েছে তিনশো কিলোমিটারের বেশি দূরত্বে যেতে পারে এমন রকেট ব্যবস্থা দেখা গেল যা খুব সহজেই তাইওয়ান ভূখণ্ডে আঘাতে সক্ষম তাইওয়ানের দুটি সামরিক ঘাটির কাছে ফায়ারিং রেঞ্জ তৈরি করেছে জে টোয়েন্টি ফাইটার জেটের সর্বোচ্চ গতি মিনিটে একচল্লিশ কিলোমিটার অর্থাৎ তাইওয়ান ভূখণ্ড থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্বে দেখা গেছে এই যুদ্ধ বিমান এখন থেকে তাইওয়ান সীমান্ত রেখার পূর্ব দিকে নিয়মিত মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন আরও দুটি অঞ্চলেও চলছে সামরিক শক্তির প্রদর্শনী চীন ও কোরীয় উপদ্বীপের মাঝামাঝি পিত সাগরে শনিবার শুরু হওয়া মহড়া চলবে পনেরো আগস্ট পর্যন্ত আর চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই সাগরে আজ থেকে শুরু হওয়া ড্রিল চলবে এক মাস